বাদুর কাইটা হইলা নানি এটা বুদার তুই এটা বুকাইটা করবি মুই তুই মোর কথা শুন তুই আগে হ্যাঁ কোয়াল নানি তুই দোকানে যাইছো আরে পিএম পুড়িয়া দশ টাকা আনছো হুম আরে দুইটা পান গেনি আনছো হুম আরে অগল লাডাবু তুই গেনি খাইছো এডাবু অগল সিজে নানি মুই পান পুড়িয়া গেন লে গেনি খাইবি তুই টেনশন না নাকি না ডাবু অগল সি তুই আর গেনি খাইছো তুই যা দোকানে এ পিলার ए लाल रंग ओइबार आछे पान खाइले हां ठीक आछे आले दापरे आउ देख ए माया माया काय काईला बणको माया तो केर खाइदा कोई भी मोई काय दैला को माया तो के बेसी बोल फाइले ने मोई माया तुई मोर मन रानिया हा माया तोके चाडी रोई ना पारलिनी मुई तुई मोर जान आखा माया तोके रानी पारा रखबी मोके बिबाइले তুই কাইটা বলিস নি ক খায়ালে মকে মন করলিস নাকি নাই তুই মকে দিবাইছ বনকু হুম বনকু মই তো তোকে লাইক করি নাই তুই মকে লাইক ন করলে কাইটা আইলা মায়া মই তোর পাই গিফট আনলি আছি উন্দান নে ये सब गिफ्ट मोर पाई बणको यस माया ये तोर पाई फूल तोड़ा रानी आछे बढ़िया सुंदर आछे तो એ ગિફ્ટ મોર પાયા કાન લોસ કે બોલ કોમે કે બાબી ન રોઈલે જે તો એંતી ગોટે ગિફ્ટ મકે દેસુ બોલી કરી કેન તાર આછે પાયા ગિફ્ટ বড়িয়া আছে গিফট মাত্র এটা মনে সময় আইবি মই র র র টাকা এতে দাফরে কেনে গালুস নে মাই আজ অনেক বসি করে খাতা আউতা খাইতে কেনে এতে দাফরে উঠি গালুস নি তেবে মায়া কাইতা বলে তুই মকে বিবাইলে খুশি রে রইছ তো মায়া তোকে ডকরে বাজা হবল পাইতে রইবি মই মায়া তুই মোকে চাড়ি কাকে আর উঠি ন যাউস তো তোকে চাড়ি আর কাকে জিবি তোর পূর্ণ লব রইলা যে মায়া তুই তার সঙ্গে উঠি গেলে মই কেনতা রইবি তুই অলপ মোর দুঃখ বুঝবার চেষ্টা কর ভাই মায়া নইলে মই মরি যাবি তোর বিনা তুই মোকে কাইটা বলি করে কইলস নে কইবে মায়া মই আর কাইটা বলি করে কইবে তোকে তুই মোকে ডাউট করছ নাকি বলকো নাই আহা তুই মোকে কইলস নে তারি এ পেয়াসি করে নাই মায়া কাইটা মোকে ডাউট করছ তুই ಒಂದ ತರ ಗಿಫ್ಟಿ काय टाइला माया तो के मोके गिफ्टी तो करना है ए माया तो के तो गिफ्टी दे रही तू रख तू ओहो मोके गोटे अलगा पिलासो नै करी सब करसो आने करी माया बोली करी गिफ्ट देसो रख तोर गिफ्टी तू नै करी जा कुकुर गियाल फोन होइले दुंदरा मुआ तोर मुआ के देखा नै मोके ए माया केने उठी गेलुस नि मोके चढ़ी तू ए माया जा तू मोके चढ़ी जा तोर पर टोके ऑर्डर फुन जा तो मोके तू जा जा कुकुर गियाल फोन